ভাগ্যর রজনী কিন্তু বারাত শব্দের অর্থ হচ্ছে মুক্তির রজনী ভারাত কি অর্থ মুক্তির রজনী আর ভাগ্য রজনী হচ্ছে লাইলাতুল কদরের রজনী ভাগ্য রজনী ফিহা ইকরমিন কুল্লি আমরিন হাকিম যেদিন মানুষের সব কিছু বন্ঠন করে দেওয়া হয় ওই রজনীর নাম কি লাইলাতুল কদর ভাগ্য রজনী সেটা ভাগ্য রজনী কিন্তু এটা হচ্ছে মুক্তির রজনী লাইলাত বারাত যেটাকে আমরা বলি রাসুল্লাহ সাল্লাম আমাদেরকে এর একটা নাম শিখাইছে আমরা সেই নাম ভুলে গেছি লাইলাতুল বরাত বা সবে বরাত বলাটা না যায়জ নয় এটা বলাটা না যায়জ নয় কিন্তু এই রজনীকে নিয়ে রাসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম আমাদেরকে তার একটি নাম শিখাইছে সেটা হচ্ছে নেসমিন শাহবান মধ্য সাবানের মধ্য রজনী কি নাম হয় রাসুল্লাহ সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন হাদিস শরীফের মাধ্যমে জানাইছেন যে এই রাত্রির একটা নাম আছে সেটা হচ্ছে লাইলাতুল সাবান সাবানের মধ্য রজনী আমরা এই সাবানের মধ্য রজনীর নামটাকে আমরা হয় লাইলাতুল বরাত বলি না হয় সবে বরাত বলি আমি বলছি না জায়েজ নয় কিন্তু আমরা তো চাই একজন মোমেন হিসাবে যে রাসুল্লাহ সাল্লাম যেই শব্দটা বলেছেন ওই শব্দটা যদি আমরা বলি আমাদের ইমান শক্তিশালী হবে না দুর্বল হবে বলেন তো ভাই দুর্বল হবে না শক্তিশালী হবে তাহলে আমরা যদি শক্তিশালী ইমানের চিন্তা করি তাহলে আমরা সবে বরাত না বলে আমরা কি বলবো সাবান সাবানের মধ্যে রজনী আমরা এই জুমা থেকে আলোচনা পেশ করব আমাদেরকে যে দিন দিয়ে গিয়েছেন যে দিন আমাদের কাছে পৌঁছায়ছেন সেই দিনের ভিতরে রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম থেকে আমরা যা পেয়েছি আমরা আমাদের হায়াতের জিন্দগিতে সেগুলি পালন করার এবং সেই মোতাবেক আমরা আমাদের জীবন গড়ার চেষ্টা করব এবং সে বিষয়ের উপর আমরা আলোচনা পেশ করব অমা তাওফিকি ইল্লা বিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেছেন তারাক্তু ফিকুম আমরাইন তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া রাসূলিহি তিনি মুভির মাধ্যমে জেনেছেন যে আমার মোহাম্মদকে ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক দিনের উপরে রাখতে সঠিক ধর্মের উপরে টিকে থাকতে তাদেরকে কিছু মূল নীতি দিতে হবে ঠিক রাসুল্লাহ সাল্লাম সেই চিন্তা করে আমাদেরকে দুটি মূল নীতি দিয়েছেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে তার আমরা এই দেখো আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি তা হচ্ছে কিতাবুল্লাহ ওয়াসুন্নাতি যে আমি কিতাবুল্লাহ রেখে যাচ্ছি অর্থাৎ আল্লাহর কোরআন রেখে যাচ্ছি এবং আমার বাণী আমার মুখ মিশ্রিত বাণী আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি তথা হাদিস রেখে যাচ্ছি তোমরা যদি এই দুটাকে আঁকড়িয়ে ধরতে পারো তোমার সাকুবিহিমা শুধু স্বাভাবিকভাবে আঁকড়িয়ে ধরলেই নয় এই দুটাকে এমনভাবে তোমরা আঁকড়িয়ে ধরবে যাতে কোনো একটা জিনিস বাড়ির দাঁত দিয়ে আঁকড়ে ধরলে সেটা কঠোরভাবে আঁকড়ে ধরা হয় আর সামনের দাঁত দিয়ে আঁকড়ে ধরলে সেটা আর একটা আঁকড়ে ধরা হয় রাসুল্লাহ সাল্লাম বুঝাতে চাইলেন যে তোমরা মারির দাঁত দিয়ে আঁকড়িয়ে ধরো তার মানে তোমরা দিনকে সঠিকভাবে পেতে তোমরা মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরো সেটা হলো কিতাব এবং আমার হাদিস এই দুটা জিনিস তোমরা আঁকড়ে ধরো তাহলে লাহিমা তাহলে কখনোই তোমরা ভ্রষ্ট হবে না ভ্রান্ত হবে না রাসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম আমরা কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা মানে লা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো নেই আল্লাহ কোনো উপযুক্ত কেউ নেই আল্লাহ কোনো বিধানদাতা নেই আল্লাহ কোনো পরিচালক নেই গোটা সমগ্র পৃথিবী পরিচালনা করেন আল্লাহ তাহলে আল্লাহ সারা জীবন দেওয়ার কেউ নেই আল্লাহ জীবন দেন আল্লাহ মৃত্যু দেন তাহলে এগুলি হচ্ছে আল্লাহ সুবাহান বৈশিষ্ট্য এটা আমরা মেনে নেই ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে যে আল্লাহ তারা কোনো বিধানদাতা নেই আল্লাহ সারা কোনো মালিক নেই আল্লাহ সারা এবার পাওয়ার উপযুক্ত কেউ নেই ঠিক কিনা এরপরে আমরা আর একটা সাক্ষ্য দিই সঙ্গে মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ মানে কি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম এই সাক্ষ্য দিয়ে আমরা কি বুঝাই আমরা বুঝাই যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম একমাত্র এতাহাতের যোগ্য মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লামের পথ চলতে শুধুমাত্র তারি অনুসরণ করার যোগ্য মোহাম্মদুর রসুল্লাহ মানে হচ্ছে যে যে কর্ম যেটা যা করব সব আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের করব এটা নিজের ভিতরে মেনে নাও যা করব কার তরিকায় করব মোহাম্মদুর রসুল্লাহ এবাদত করব আল্লাহ তরিকা হবে কার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম এই কথাই আমরা লাইলা আল্লাহকে বলি যে এবাদত করবো একমাত্র আল্লাহর আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই ওই এবাদতটা কার তরিকায় করব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের তরিকায় করব এটা হচ্ছে আমরা লাইলা এর অর্থ রাসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম আমাদেরকে

মোবারক একটা রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন ফিহা ইফরাকু মিন কুল্লি আমরিন হাকিম যেই রজনীতে যেই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সকল কর্ম ভাগ্য সব কিছু নির্ধারণ করেন সেই রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে উল্লেখ করলেন সূরা দোহানের শুরুতে এখন বলুন তো কোরআন কারিম কোন মাসে নাজিল হয়েছে রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে বলছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন যে কোরআন কারিমকে আমি নাজিল করেছি রমজান মাসে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন রমজান মাস এমন একটি মাস যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিম নাজিল করেছে তাহলে কোরআন কারিম কোন মাসে নাজিল হয়েছে রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া ভিতরে উল্লেখ করছেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর আমি কোরআনুল কারীমকে নাজিল করেছি কদরের রজনীতে কোন রজনীতে কদরের রজনী কদরের রজনী কোন কোন রাত্রি সেটা হলো রমজান মাসের শেষ দশকের বেজুর রাত্রি ঠিক কিনা এখান থেকে আমাদের এই এখান থেকে একটি আমাদের বহু বছর থেকে প্রচলিত হয়ে আসছে সেটার বিষয়ে কথা বলার দরকার সেটা হলো একটা হলো সবে কদর এটা আরবি শব্দ না এটা হলো ফার্সি শব্দ শব্দ সব মানে রাত্রি কদর মানে সবে বারাত সবে বারাত সব মানে রাত্রি আর বারাত মানে মুক্তির রজনী আমরা এমনি সাধারণত জানি ভাগ্যর রজনী কিন্তু বারাত শব্দের অর্থ হচ্ছে মুক্তির রজনী ভারাত কির অর্থ মুক্তির রজনী আর ভাগ্য রজনী হচ্ছে লাইলাতুল কদরের রজনী ভাগ্য রজনী ফিহা ইকরমিন কুল্লি আমরিন হাকিম যেদিন মানুষের সব কিছু বন্ঠন করে দেওয়া হয় ওই রজনীর নাম কি লাইলাতুল কদর ভাগ্য রজনী সেটা ভাগ্য রজনী কিন্তু এটা হচ্ছে মুক্তির রজনী লাইলাতুল বারাত যেটাকে আমরা বলি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদেরকে এর একটা নাম শিখাইছে আমরা সেই নাম ভুলে গেছি লাইলাতুল বরাত বা সবে বরাত বলাটা না যায়জ এটা বলাটা না যায়জ নয় কিন্তু এই রজনীকে নিয়ে রাসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম আমাদেরকে তার একটি নাম শিখাইছেন সেটা হচ্ছে নেসমিন শাহবান মধ্য সাবানের মধ্য রজনী কি নাম ভাই রাসুল্লাহ সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন হাদিস শরীফের মাধ্যমে জানাইছেন যে এই রাত্রির একটা নাম আছে সেটা হচ্ছে লাইলাতুল্লাসমিন সাবান সাবানের মধ্য রজনী আমরা এই সাবানের মধ্য রজনীর নামটাকে আমরা হয় লাইলাতুল বরাত বলি না হয় সবে বরাত বলি আমি বলছি না জায়েজ নয় কিন্তু আমরা তো চাই একজন মোমেন হিসাবে যে রাসুল্লাহ সাল্লাম যেই শব্দটা বলেছেন ওই শব্দটা যদি আমরা বলি আমাদের ইমান শক্তিশালী হবে না দুর্বল হবে বলেন তো ভাই দুর্বল হবে না শক্তিশালী হবে তাহলে আমরা যদি শক্তিশালী ইমানের চিন্তা করি তাহলে আমরা সবে বরাত না বলে আমরা কি বলবো নেসপে সাবান সাবানের মধ্য রজনী যদিও এটা বললে হয়তো যে তেজটা আসার কথা ওটা আসতেছে না কিন্তু সাহাবাই রাম রাসুল্লাহ সাল্লাম এই রাত্রিকে নেসমে আহ্বান বলেছেন আমরা যদি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রত্যেকটা কর্মের অনুসরণ করতে চাই তার শব্দ আমরা তার শব্দ যে যে শব্দ বলেছেন ওই শব্দটা বলাও তো শুন না সমাজের একটা বাংলা হচ্ছে আমাদের দেশে যেটা ফার্সি ভাষায় আসছে নামাজ নামাজ বলা না যায় কিন্তু কোনো ব্যক্তি রাসুল্লাহ সাল্লাম এবং আল্লাহ সাল্লাহ তালা কোরআনে সালাদ বলেছেন যদি আমরা সালাদটা বলি তাহলে আমাদের সেক্ষেত্রে ইমান যদি আপনার নামাজ বলে যদি ইমান এক পার্সেন্ট হয় তাহলে সালাদ বললে অবশ্যই দুই তিন পার্সেন্ট হবে ঠিক কিনা তার কারণটা কি জন্য হবে রাসুল্লাহ সাল্লাম আমাদেরকে শিখাইছে ঠিক কিনা একজন মোমেন চিন্তা করবে যে রাসুল কি শিখাইছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম কোন শব্দ বলেছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম কি করেছেন একজন সেটা চিন্তা করবে লাইলা নেসমিন শাহবান এটা একেবারে এই রজনীতে কোনো এবারতি নাই এরকম বিষয়টা নয় বা এই রজনীতে এই রজনীর বিষয়ে কোনো হাদিসই নেই এমন নয় তবে এই রজনীর বিষয়ে বহু জাল হাদিসে সরাসরি আছে আমরা সেই হাদিস যেগুলি বর্ণিত হয়েছে রাসুল্লাহ সাল্লাম বলেছেন তার ভিতরে একটি হাদিস রাসুল্লাহ সাল্লাম বলেছেন ইন্না আল্লাহ লায়াত নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রজনীতে ফি লাইলাতুন নিসফি মিন শাবান এই লাইলাতুন নিসফ মিন শাবান রজনী যখন এসে যায় এই রজনী যখন আসে এই রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফায়াগফিরু লি জামিই খালকিহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল বান্দাদেরকে ক্ষমা করে ইল্লা লি মুশরিকিন আও লি মুশাহিদিন দুই শ্রেণীর মানুষ বা চার শ্রেণীর মানুষের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন এ দুই শ্রেণীর মানুষের কথা উল্লেখ করা হয়েছে যে দুই শ্রেণীর মানুষ ছাড়া সব বান্দাদেরকে আল্লাহ সুবাহান তারা ক্ষমা করে তাই রাতের কিছুটা গুরুত্ব আছে না নাই ভাই আছে রাসুল্লাহ সাল্লাম বলেছেন ইল্লা মুশরিকি এই রাতে সকল মানুষকে ক্ষমা করে দেওয়া হয় কিন্তু যদি কোনো ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরকে লিপ্ত থাকে আল্লাহর সঙ্গে শরিক করে চিন্তা চেতনায় শরিক আকিতা বিশ্বাসে শরিক যেভাবে হোক না কেন আল্লাহর সঙ্গে শিরকে লিপ্ত আছে ওই ব্যক্তিকে আল্লাহ সুবাহানুয়ালা এই ক্ষমার প্রচলিত তাকে ক্ষমা করা হয় না এক নম্বর আমরা পালাম যে যারা আল্লাহর সঙ্গে শিল্পে লিপ্ত হয় এই ব্যক্তিকে আল্লাহ সুবাহানুয়ালা ক্ষমা করেন আর এক শ্রেণীর মানুষ হচ্ছে আউলি মশাহিনী যারা হিংসুটে অপরের ভালো দেখতে পারে না হিংসা করে এই হিংসুটে মানুষদেরকে আল্লাহ সুবাহ তাহলে রাসুল্লাহ সাল্লাহ এই রজনীর বা এই রাত্রের গুরুত্ব দিয়েছেন হাদিসে বর্ণিত হয়েছে এজন্য আরেকটি হাদিসে হজরত আম্মা জানায়শা রাজি আল্লাহ তালা থেকে হাদিসটি বর্ণিত ওলামা একরাম এই হাদিসকে দুর্বল বলেছেন রাসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম হজরত আম্মা জানায়শা রাজি আল্লাহ আনহা ঘরে একদিন ছিলেন শোয়া ছিলেন রজনীতে রাত্রে গভীর রাত্রে হজরত আম্মা জানাইশা রাজি আল্লাহ তালা ঘুম থেকে টের পায়ে দেখেন যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার বিছানায় নেই তিনি উঠলেন উঠে বাহির হলেন কয়েক রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে খুঁজতেছেন তিনি মনে করছেন যে হয়তো অন্য কোনো স্ত্রীর বিবির কাছে গিয়েছেন কিনা খুঁজতেছেন কিছু দূর যাওয়ার পরে দেখে যে বাকিউল গরকত অর্থাৎ রাসুল্লাহ সাল্লাম যে ওই যে যেটাকে আমাদের দেশীয় ভাষায় আমরা জান্নাতুল বাকি বলি এই বাকিউল গর্তাতে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ওখানে দোয়া করছিলেন দাঁড়ায় দাঁড়ায় দোয়া করছেন তিনি দেখলেন দেখে ফিরে আসতেছেন আম্মা জানাই সারাজি আল্লাহ তালা ফিরে আসলেন যিনি আর রাসুল সালাম তো দোয়া করছেন কিন্তু রাসুল সালাম টের পেয়ে হাজরত আম্মা জান আয়সা আল্লাহ তালাহার পিছনে হাঁটতে লাগলেন আম্মা জান আয়সা আসতে পেরেছেন যে নবী আসতেছে মানে দ্রুত দৌড় দিলেন রাসুল্লাহাম পিছনে দৌড় দিলেন আম্মা জানা সাহা দ্রুত ঘরের ভিতরে এসে শুয়ে গেছে তখন রাসুল্লাহাম ঘরে আসলেন আসার পরে জিজ্ঞাসা করলেন আয়সা তুমি ছিলে না ছায়ার মতো সামনে দৌড়ে আসে বলে যা রাসুল্লাহ হ্যাঁ আমি তো মনে করছি যে আপনার মতো কোনো বিবির কাছে গেছে না তখন রাসুল্লাহ সাল্লাম বললেন যে আল্লাহি আইউ হেল্প আল্লাহ রাসুল্লাহ আয়সা তুমি কি মনে করেছ যে আল্লাহ এবং আল্লাহর রসুল তোমার প্রতি আল্লাহ এবং আল্লাহর রসুল তোমার প্রতি অনীহা করবে তুমি এটা কি মনে করছো জেনে রাখো আয়সা এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত্রি এই রাত্রিতে আল্লাহ সুবাহারা বনে কাল গোত্রের যতগুলি মেষ আছে তারা মেষ পালন করত বা ভেড়া পালন করত এই এত পশু এই যে পালের ভেড়াগুলির শরীরে যে পশম আছে এর চাইতেও বেশি পরিমাণ বান্দাকে আল্লাহ তারা ক্ষমা করে রাসুল্লাহ সাল্লাম বললেন আম্মাজান আয়সা রাজি আল্লাহ তালহা থেকে বর্ণিত আছে তো এটাকে কেন্দ্র করে হাদিসটাকে ওলামা একরাম দুর্বল বলেছেন যদিও আমরাকে এটার উপর কিছু আমল করতে পারি যে পার্সোনালভাবে রাসুল্লাহ সাল্লাহ আলাই কবর পারে গিয়েছেন দোয়া করেছেন কিন্তু সাহাবাই গ্রাম কাহকেই কিন্তু সাথে করে নিয়ে যাওয়া বা সাহাবাই গ্রামের কাছে এই রাত্রির বিশাল আলোচনা বর্ণনাও করেননি এজন্য যদি আমরা এই হাদিসটাকে সহিও মনে করি তারপরেও আমরা আমাদের উচিত রাসুল্লাহ সাল্লাম একা গিয়েছেন আমরা একা গিয়ে কবরে দোয়া করতে পারি কোনো সমস্যা নেই কিন্তু এটা আমাদের সমাজে আস্তে আস্তে কি হয়ে গিয়েছে বিশাল একটা ইমামের নেতৃত্বে মোয়াজিনের নেতৃত্বে একটা একটা বহর বাহির হয়ে গেছে কবরে কবরে দোয়া করার একটা বহর বাহির হয়ে গেছে রাসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম যেভাবে করেছেন আমরা অতটুকু যদি করি আমরা ইসলামের ভিতরে থাকতে পারবো এর অতিরিক্ত করলেই তো আমরা সংসার ঠিক না এজন্য এই দিন এই রাত কেন্দ্রিক বা এই দিন কেন্দ্রিক বহু আমাদের সমাজে প্রচলিত অনেক বিষয় রয়েছে যে রাসুল্লাহ সাল্লাসাল্লাম নাকি তার দাঁত ভেঙে গিয়েছিল তারপরে তিনি ওই রজনীতে হালুয়া উঠে খেয়েছিলেন এগুলি একটা দাহা মিথ্যা কথা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের দান দান ভেঙে শহীদ হয়ে গিয়েছিল উহুদের যুদ্ধে এটা কখনোই সামান মাসে নয় সাবান মাসে যদি দিন ধার্য করা করে নেন তাহলে এই দিন কেন আমাদের সমাজে এগুলি বহু বেড়া জালে দিন না বোঝার কারণে এগুলি আমাদের সমাজে দিন হিসাবে আমরা করতেছি আপনি সারা বছর আপনি যদি করে খাওয়ার কোনো সমস্যা নেই কিন্তু তাও রাসুলের নামে রাসুলের দাঁত ভেঙেছে সেজন্য রুটি করে খাবো রাসুল হালুয়া খেয়েছেন তাই হালুয়া খাবো তাও এই দিন নির্ধারণ করে তা কেন একে তো সাল্লাহ সাল্লামের নামে মিথ্যাচার দুইয়াতে আবার রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের নামে একটা দিন পালন সবের আশা এগুলির থেকে আমাদের বিরত থাকতে হবে আমার রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপর আমরা ইমান এনেছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই মোহাম্মদুর রসুল্লাহ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের তরিকায় আমরা চলবো এর প্রতি আমরা ইমান এনেছি সুতরাং যদি আমরা সহি ইমানের উপর থাকতে চাই সহি দিনের উপরে ছাড়তে চায় তাহলে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যতটুকু বলেছেন আমাদের ততটুকু আমল করা আমাদের জন্য উচিত জরুরি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করা হয় না এই দুই শ্রেণীর মানুষ হচ্ছে এক নম্বর হচ্ছে মুশরেক শিরকারী এখন আপনি আমার চিন্তা করা দরকার যে আমার আমলের ভিতরে শির আছে কিনা আমার পরিবারের ভিতরে শির আছে কিনা আমার আকিদা বিশ্বাসের ভিতরে শির আছে কিনা এগুলি আপনি আমি চিন্তা করা দরকার যদি ওই রাত্রিতে মুক্তি পেতে চাই তাহলে অবশ্যই আমাকে শির থেকে বেঁচে থাকতে হবে নিয়োগ করে ফেলেন যে ভাগ করে আমাদের এই যে সবে বরাত বলেন আমরা যেটাকে আজকে লাইলাতুল নেসমিন শাহবান আমরা বললাম যে আমরা আজ থেকে লাইলাতুল নেসমিন শাহবান বলবো এই রজনী যখন আসবে তার আগে থেকে আমরা প্রস্তুতি নেই যে আজ থেকে আমরা সকল প্রকার শীত থেকে আমরা উন্মুক্ত থাকবো আমরা একদাগত শিখ বিশ্বাসগত শীত আমরা এগুলি আমরা বর্জন করবো যা আছে একমাত্র আল্লাহ সুবাহানুয়ালা আমরা হয়তো অনেক ক্ষেত্রেই আমরা পারি না কিন্তু হাজারিন আমরা একইদার ভিতরে আমাদের ইমানের ভিতরে বিশ্বাসটা যেন আমাদের থাকে ইমানে যদি আমাদের ঘাটতি থাকে তাহলে কোনোভাবে আমরা সফলতার দ্বার পান বুঝতে পারবো না তাহলে আল্লাহ সুবাহানুয়ালা এই এত বন্ধুত্বপূর্ণ রজনীতেও কিন্তু আমরা খোলা পাবো আল্লাহ সুবাহানুয়ালা আমাদের এই কথাগুলি বুঝার এবং আমল করার সুযোগ দান করুন আমি